বাংলাদেশ রেলওয়ে আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একেবারেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন কথা না বাড়িয়ে চলুন রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি কতটি পদের জন্য এবং কি কি যোগ্যতা লাগবে তো রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিকিট কালেক্টর গ্রেড টু এবং গ্রেড পনেরো বেতন উল্লেখ করা হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা একশো তেত্রিশটি আর বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অনন্য উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হতে হবে অর্থাৎ যারা পাঁচ ফিট পাঁচ ইঞ্চির উপরে বা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি সমমান তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে বয়সসীমা আঠারো থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে আর সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স পঁচিশ তিন দুই তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন এবার জেনে নিই কীভাবে আপনারা আবেদনটি করতে পারবেন আবেদনের আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী আবেদন করতে হলে আপনাকে আপনি যদি নিজে আবেদন করতে চান তাহলে এই যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে BR dot Teletalk dot com dot BD এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে অর্থাৎ এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদনপত্রটি দেখতে পাবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় তেরো ফেব্রুয়ারি দু সকাল দশটা তেরো ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে আজকে চোদ্দ তারিখ অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে আর অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় বিশ মার্চ দু বিকাল চারটা পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের বিশ তারিখ পর্যন্ত আপনারা এর মধ্যে যে কোনো সময় অনলাইনে আবেদন করতে পারবেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়াও এত বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বললে আপনাদের সময় নষ্ট হবে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু